রাতে ছিল ঘুম আর সকাল না হতেই দুই হাজার পাঁচশত মানুষের মতো প্রাণ চলে গিয়েছে বলছি তুরস্ক এবং রাশিয়াতে যে ভূমিকম্পটি হয়েছিল সেই বিশাল ভূমিকম্পে প্রায় পঁচিশশো মানুষের মতো প্রাণ চলে গিয়েছে এবং দেড় হাজারের মতো বিল্ডিং মাটিতে মিশে গিয়েছে প্রিয় দর্শক এত বড় ভূমিকম্প মনে হয় আর কখনো হয়নি কোনো দেশে সবাই রাতেই ঘুমিয়েছিল আর সকাল না হতেই এই ঘটনাটি ঘটে যায় প্রিয় দর্শক খুব দুঃখজনক একটি বিষয় আপনারা সবাই দোয়া করবেন সেখানে যে যেভাবেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ পাক যেন সাদায়ত নসিব করেন যারা মুসলিম রয়েছেন তাদেরকে যাত আল্লাহ পাক বেহস্ত নসিব করেন প্রিয় দর্শক এত বড় একটি ভূমিকম্প মানুষ আসলে ছয়তলা সাততলা কিংবা দশতলা বিল্ডিং করে বসে থাকি আর অথচ এই বিল্ডিং যদি একবার ধসে পড়ে যায় বিল্ডিংয়ের বেশ ভাগ বেশিরভাগ মানুষই মারা যায় কারণ বড় বড় পাথর বড় বড় ঈদ যখন মানুষের গায়ে এসে পড়ে এবং গুম থাকা অবস্থায় যদি একটি বড় একটি পাথর এসে বুকে পড়ে সে মানুষটি অবশ্যই মৃত্যুবরণ করে বেঁচে থাকার কোনো উপায় থাকে না প্রিয় দর্শক খুব কষ্ট লাগলো যে রাতে মানুষগুলি ঘুমেছিল আর সকাল না হতেই দুই হাজার পাঁচশোর মতো মানুষ প্রায় ভূমিকম্পে মিশে গিয়েছে মাটির সাথে এবং দেড় হাজারের মতো বিল্ডিং ধসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিভাবে ফেটে গেছে রাস্তা পুরো ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে এত বড় ভূমিকম্প হয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রেখেছেন ভালো রেখেছেন আমাদের বাংলাদেশে এখনও এরকম দুর্ঘটনা কখনো হয়নি এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক আমাদের এই সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুক প্রিয় দর্শক ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন